لا إله إلا الله لا إله إلا الله ইসলামিক অনলাইন মিডিয়া আমাদের পরিবেশনায় Islamic song Islamic short film Islamic conference বাংলাদেশের ভাগ্য ইসলামের সাথে জড়িত এদেশের মাটির সাথে ইসলামের সম্পর্ক যারা ইসলামের শত্রু আল্লাহর দুশ্মন রাসুলের শত্রু তারা এদেশে থাকতে পারে না ওদেরকে বলা হয় নাস্তিক ওদেরকে বলা হয় কি নাস্তিক দুই হাজার তেরোর ঘটনা আপনারা জানেন এক বড় দুষ্ট নাস্তিক রাজীব নাম শুনেন নাই রাজীব সে বলেছে যে নবী মোহাম্মদ সাল্লাম হাদিসে সাত করেছেন খুচ্চা থাকলে কুকুর থাকলে রহমতের ফেরেস্তা ঢুকে না হাদিস আছে না লাদাদু হলুল মালাইকাতু বাইতান ফি কলবন আও তাসাবির কুকুর থাকলে ফেরেস্তা ঢুকে না এই হাদিস আল্লাহর রসুল বলেছেন কমবক্ত মরণ দুষ্টরা আলিম বলতেছে এ হাদিস নবীর হাদিস একটা দুঃখাবাজি নবী বড় দুঃখাবাস কিরকম দুঃখাবাজি নবীর অভ্যাস হল নবী প্রায় সময় নারী আর মদ নিয়ে থাকে নবী নারী লোভী মদদি মদার নারী মদার নারী নারী নিয়ে যখন নবী শুয়ে থাকে শুয়ে থাকে কুকুর ঘেউ ঘেউ করে কুকুর ঘেউ ঘেউ করে কুকুর ঘেউ ঘেউ করলে নবীর বিশ্রামে ব্যাঘাত হয় বিশ্রাম করতে পারে না সেজন্য নবী মোহাম্মদ এই ফতোয়া জারি করেছে যে রহমতের ঘরে ঢুকে না কুকুরকে তাড়াইয়ে দাও নবী যেন নারী আর মন নিয়ে আপনার আরামে শান্তিতে শুয়ে থাকতে পারে কেমন বেআবি নবীর সাথে এই সমস্ত নবীর দুশ্মন ইসলামের দুশ্মন বলদার ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কত বড় বেআবি দুঃখজনক ভাবে বলতে হয় সে রাজীব যখন মারা গেল তাকে মাননীয় প্রধানমন্ত্রী শহীদের উপাধি দিলেন রাগিবকে শহীদ বলার অর্থ হল গোটা ইসলামকে ধ্বংস করা শহীদের উপাধি দিলেন শান ফারুক খালেদ ও খালেদ শান ফারুকি ও খালেদ ফের দেখা দো একবার শান ফারুকি ও খালেদ ফের দেখা দো একবার खैर मने बात हेल्प फिर बिजली गिरा दो एक बार खैर मने बात हेल्प फिर बिजली गिरा दो एक बार এগুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় দুঃখের বিষয় আরেক নাস্তিক আসাদ এই আসাদ কিছুদিন আগে বলেছিল তার যদি সুযোগ হয় সে মুসলমানদের পবিত্র আল কোরআনের উপর প্রস্তাব করবে এগুলো আমাদের দেশে চলতেছে নব্বই মুসলমানের দেশে চলতেছে আমরা আন্দোলন করেছি বিরুদ্ধে কিন্তু তার কোন শাস্তি করা হয় নাই কোন শাস্তি করা হয়নি উজু ছাড়া কোরআন শরীফকে স্পর্শ করা যায় না আর সে প্রস্তাব করতেছে কোরআনের এক এক অক্ষরে দশটা দশটা নাকি হ্যাঁ এক অক্ষরে করে নাকি দশ নাকি কেমন পবিত্র আল কোরআন আল্লাহর কালাম আল কোরআন আল্লাহর কালাম সে ফাসার করতেছে কোন শাস্তি করা হয় নাই হয় নাই সেরকম আরো নাস্তিক মূর্ত আছে যারা ইসলামের শত্রু যারা ইসলামকে নির্মূল করতে চায় আমি পরিষ্কার ভাষায় বলবো এদেশে সংখ্যালঘু হিসাবে হিন্দুরা থাকতে পারবে বৌদ্ধরা থাকতে পারবে সংখ্যালঘু হিসাবে খ্রিস্টান থাকতে পারবে কিন্তু বাংলার মাটিতে নাস্তিকদের ঠাই হতে দেব না দেব না এদেশে নাস্তিকদের ঠাই হতে পারে না নাস্তিকেরা আল্লাহর সাথে বেহাত্তবি করে রাসুলের সাথে বেহাত্তবি করে কোরআন শরীফের সাথে বেহাত্তবি করে আপনারাও গিয়েছেন সাপলা সত্রে আমরাও গিয়েছি রক্ত দিয়েছি না বেটি কেন গেলাম সাপলা সত্রে আমরা রক্ত দিয়েছি সচিবালয় দখল করার জন্য নয় সরকার দখল করার জন্য নয় সাপলা সত্রে আমরা রক্ত দিয়েছি আমাদের প্রিয় নবী বিশ্ব নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমাদের দাবি যারা এরকম নবীর সামনে বেহাত্তবি করে কুটুক্তি করে কটাক্ষ করিয়া কথা বলে তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে তাদের তাদের এটা আমাদের নামে